ओ भैया बिग फैन ओ भैया बिग फैन ओ भाई हैकर भाई हैकर नहीं बिग फैन भैया ये बात ठीक है बिग फैन ये भाई आवे तो हैक टेक कोई ना पर आवर मनो ट्रिपल किल भैया की मारो भैया तुम्हें একটা নতুন ভিডিও তো আজকে দেখতে পাচ্ছি সিএস আমরা পুরো একটা ম্যাচ খেলবো মানে পুরো ম্যাচের আমরা মানে নর্মালি আচ্ছা, ভিডিও আচ্ছা। দিই পুরো সিএস ভিডিও দিই না তো মানে খালি হেডশটগুলো হ্যাঁ। ভিডিও আজকে আমরা পুরো সিএস ম্যাচের ভিডিও দেখতে তো ম্যাচটা কেমন হয় তো একটা ভাই হেডশট লাগছে না খুব মানে কঠিন হয়ে যাচ্ছে এখন মারা হেডশট তো পুরো ম্যাচটা দেখতে থাকো আর অনলি ওয়ান ট্যাপ ম্যাচ হবে কিন্তু পুরো ম্যাচ অনলি হেডশট ম্যাচ হবে তো পুরো ভিডিওটা দেখো এখানে কত লাগছে কত গুলো মারার পরে কিন্তু একটা লাগছে জাস্ট তো দেখতে পাচ্ছ আমাদের সব মেরে গেছে অ্যান্ড একটা এনিমি বেস আছে সেটা ঘরের মধ্যে ভাই মানে শুনছি ও বলতেছে সামনের ঘরের ভিতর তো দেখা যাচ্ছে ম্যান এখানে আউ আউ ওয়ান ট্যাপ মিস হইতেছে খুব শর্ট মিস হচ্ছে তো দেখা যাক এটা ওয়ান ট্যাপ দিয়ে মারতে পারে নাকি ওয়াল আছে এক

তো চলো এটা ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছি তো আমাদের মানে দ্বিতীয় রাউন্ড রাউন্ড হয়ে গেছে তো এটা ভিডিও করে আনতে পারি না জাস্ট তো দ্বিতীয় রাউন্ড আসছে এটা ওয়ান ওয়ান হয়ে আছে বুঝো না কি ভাই বিগ ফ্যান কারে কি বলে মানে আমারে কি টোল করছে নাকি বুঝতেছি না তো যাই হোক আরে ভাই রে ভাই কি কম সেই লেভেলের ওয়ান ট্যাপ দিছো মানে ভাই ভালো লাগছে কে অন্য কোনো খেলতে ভালো লাগে তো যত সময় আপডেটের পরে ভাই হেডশট মারা কতটা টাফ করে দিয়েছে আপডেটে মানে যারা মারতে পারছো না তারা কখনো ভেবো না যে তোমাদের মানে ফোনের সমস্যা হচ্ছে অথবা মারতে পারছো না আসলে আপডেটের দিকে অ্যাভেলেবল <laughs> কমা দিয়েছে হেডশট মানে ড্যাগ তুললে এখন আর তেমন হেডশটটা লাগে না খুব কম লাগে তো চলো এটা একটা কিল শুরু হয়ে গেলো মানে খুব কম ড্যামেজ একটা কিল পেয়ে গেছি তো আমাদের একটা নখ এদেরও একটা নখ ওকে তো আমারও ওকে বিপদান ওকে কেউ ওরে দুটো নক করে দিয়েছে অলরেডি আর ম্যান কোথায় আছো ভাই একটা নক করছাও ভালো করছাও ওকে থ্রি ভার্সেস ওই আমার কিলো কনফার্ম হলো কেবল তো দুইটা আছে আর আমরা তিনটা আছি দেখা যাক কোথায় আছে দেখ ও ভাই আমারে ধরছে ভাই আমারে বাঁচাও তোমারে ধরছে এদার লে এ এম দে মারছে স্নাইপার চলাইতাছে এ এম দে মার দিছে ভাই এ এম দে ভাই বুঝো বুঝো তাহলে তুমি মার খালে তাহলে বুঝো তুমি মার খালে এটা কি করলে ওকে মায়েরা খালি রিয়াকশন শুনবে মানে আমি যে মারবো আর আমার পিলারগুলো রিয়াকশন শুনবে মানে এগুলো আবার ভাবো না আমার টিমমেট এগুলো আসলে রিজন পিলার আমি একা একা ঢুকছি আর ওরা আসছে তো দেখা যাক এটা মারতে পারবো ওকে এম টেন দিয়ে দিছে জি সাপটাই দিছে ইন্টারনেট তো এই কেনে ভাই জামার হবে খালি রিয়াকশনটুক দেখো সবাই দারুণভাবে মানে যে রিয়াকশনটা দেবে রিজনের পিলারগুলো আসলে টোল করবে কি আসলে রিয়াকশন ঠিক বোঝা যাবে না হ ফার্স্ট ফ্লাই দেখো এই জায়গায় একটা কাহিনী দেখো কমে প্রোফাইল আছেন ভাই আরে ভাই কমে প্রোফাইল আছেন একটা কথা হইছে ভাই সত্যি তো কমে প্রোফাইল আছেন लास्ट বাইকি বলবো তো চলো এখানে ভাইও তো রাইট কর দা গো কেমন ওকে তো একটা নো এই বাইডের মারো এটাকে মারো এটাকে মারো দুটো কোই লাগে এটাকে মারো তো আসলে অত হুড় পাড়াপাড়ি খেলা উচিত না মানে আসলে সিএস খেলাটা একটু ঠান্ডা মাথা খেলতে হবে সব ভাবমূর্তি বুঝে তারপরে খেলবে তুমি সিএস অত হুড় পাড়াপাড়ি করলে মাথাতে একটা নাও একটা গিয়েছে একটা ও ভাই বিগ ও ভাই হ্যাকার ভাই হ্যাকার নাকি বিগ প্যান ভাইয়া আচ্ছা এবার বিগ প্যান ছোট রিঅ্যাকশন দাও দুটো শেষ তোমার তো এখানে আমাদের তিন এক রাউন্ড হয়ে গেছে আর একটা রাউন্ড জিততে হবে দেখা যাক একটা রাউন্ড কি মানে হতে কি ইয়ে করে কথা বলছি দেখা যাক এখানে ওই দেখো লাও ও ভাই লাগাইছো ভালো গাইছো তো দেখা যাক একটা এখানে লাস্ট একসাথে দিছে হ্যাঁ চলো মিস ওপি শট এটা রিভাইভ কি বলে আমার মধ্যে গালি এদের কাহিনীর জন্য চলো একটা এখন সেম আছে দেখা যাক মানে মানে আগে জায়গা বুঝতে হবে মানে শুধু শুধু ফাইটার নাটকে আগে নেমের ভাব মরতে বুঝতে হবে তারপরে খেলতে হবে তো দুইটা বেঁচে মানে আছে নৌকা হ্যাঁ। আছে এখানে দেখছি আমরা একটু উপরে তো চলে ডারে দিয়ে দিল কোথা থেকে মারলো ভাই কি একটা ওয়ান্টার দিয়া দিছিল ওই ম্যাচে তো চলে এখানে স্নাইপার মানে এখান থেকে ড্যামেজ দেওয়ার হেডশট মারাটাগুলো খুব মানে মারাটা যায় কিন্তু রাফেল ক্যারেক্টার থাকলে ওরা সহজে বাঁচাতে পারবে না মানে এই জায়গাটাই এটুক নিয়ে খেলা খুব দারুণ হতে পারে নেই কিন্তু এই বসে থাকলে হেডশট মারা খুব স্নাইপার চালাতে পায় না ঠিকভাবে বসে থাকলে মানে খুব মারা যায় না টাফ হয়ে যায় কিছু মাথাটা থেকে একটু দেখা গেলে হয়তো মারা যায় আরে ভাই একটা গুলো লাগে না বাবা <laughs> কি বলে তোমার নানির ভিডিও আইছে তো চলো একটা নক করে দিয়েছে অ্যান্ড এখানে একটা আর এসছি আমি হেডশট খেয়ে গেছি খুবই খারাপ তো চলো এটা তো গেল অ্যান্ড থ্রি বি থ্রি হয়ে গেছে আমাদের ম্যাচ কিন্তু দেখতে পাচ্ছ থ্রি বি থ্রি হয়ে গেছে মানে ওরাও তিনটা জিতে গেছে আমরা তিনটা লাস্ট রাউন্ড তো দেখা যাক লাস্ট রাউন্ডে কারা জিতে নিতে পারে ম্যাচটা খেলাটা টাফ হয়ে যায় মানে ডিজনের প্লেয়ারের সাথে খেলা কঠিন হয়ে যায় ওই সাইডে ওই নিজের পরে একটা স্কোয়াড থাকলে সিএস খেলাটা মানে মনের মতো এখানে কি একটা সাউন্ড কই থেকে আসছে এটা বুঝতে পারি না সন্দুটিয়া হ্যালো চলো একটা নক করে দিয়েছে দিয়ে কি সাপ্লাই দিচ্ছে দেখো ওকে একটা তো চলো ওরা দুটো নক ওটা দুটো নক করে দিয়েছে ওই সরে ওই সরে ওই সরে ওই সরে ওই সরে ওই সরে ওই সরে আরে সি সি কিলটা কিভাবে গেল কতটা হেড লাগলো যে মূল্য নেই পর্যন্ত তো চলো নকট রিভাইভ দিয়ে দিচ্ছে ভাই তোমার কপাল খারাপ নকট রিভাইভ দিয়ে দিচ্ছে তো এখানে মেডিকো প্যাক করে फाका दिए मारो फाका दे फाका दे फाका कहबे कने ओ दो भाई रे भाई रे भाई रे हैकिंग कर रहे हैं यार तो चलो हमारे मैच टू के चलो तो वीडियो को लाइक और सब्सक्राइब कर देना सब्सक्राइब कर देना भाव भाव का